জেলা প্রশাসনর নির্দেশ ক্রমে করোনা কটকড়া কড়াকড়ি ভাবে পালন করা বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ পক্ষ আজ তরভা সহরের বুলিলা সচেতনতা রথ সহরর মুখ্য রাস্তা ব্লক সম্মুখ নুয়াপড়া রথপড়া আদি বিভিন্ন স্থানরে সচেতনতা রথরে ডাকবাজি যন্ত্র সাহায্যে লোকଙ୍କୁ অবগত করা যাই সেইপর তরভা পুলিশ তরফর সহরের বুলি বুলি লোকଙ୍କୁ সচেতন করা যাই আইআইসি সুব্রত পাগ্রাহী নিজে উপস্থিত রহি দোকানী তথা রাস্তায় যা আসা করুবা ଲୋକଙ୍କୁ କରୋନା କଟକଣା ନିୟମ ପାଳନ କରିବା ନେଇ ଅବଗତ କରାଇଥିଲେ ମାସ୍କ ବ୍ୟବହାର କରିବା ପରସ୍ପର ମଧ୍ୟରେ ସାମାଜିକ ଦୂରତାକୁ ବଜାୟ ରଖିବା ଦୋକାନ ବଜାରରେ ଅଯଥା ଭିଡ଼ ନ ଜମାଇବା ଆଦି ନିୟମ ପାଳନ କରିବା ନେଇ ସହରବାସୀଙ୍କୁ ଅନୁରୋଧ କରାଯାଇଥିଲା ଆସନ୍ତାକାଲିଠାରୁ ତରଭା ସହରରେ ଏହି ନିୟମଗୁଡ଼ିକ କଡ଼ାକଡ଼ି ଭାବରେ ପାଳନ କରାଯିବ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଏହାର ଖିଲାପ କରନ୍ତି ତାଙ୍କ ଉପରେ ମୋଟା ଅଙ୍କର ଫାଇନ୍ ଲଗାଯିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି ଆଜିର ଏହି ସଚେତନତା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆଇଆଇସି ଶ୍ରୀ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ସହିତ ଏସ୍ ವ್ಯವಸಾಯಿ ಆರತಿ ಕಹಾರ್ ನಿರುಪಮಾ ಸ್ವಾಯಿ ನಿಮಾಯಿ ಚರಣ ಬಾರಿಕ್ ಪ್ರಮುಖ ಸಾಮಿಲ್ ಥಿಲೆ ಬ್ಯೂರೋ ರಿಪೋರ್ಟ್ ಬಿಟಿವಿ ಒಡಿಯಾ